皆さん、こんにちは。私のセルフスキルプレゼンテーションビデオへようこそ。これは私の短い紹介です。私の名前は ASM リドンです。フルスタックエンジニアを知っています。私は24歳です。最新のテクノロジーを担当するなどが大好きです。あとゲームとドローイングも好きです。ベンガル語、英語、日本語、ヒンディ語を知っています。 元は七黒美容器です。今年ギタへの貢献の合計は1300プラスです。以前、エラインフォテックリミテッドという会社で働いていました。あと、アメリカン・インターナショナル・ユニバーシティ・バングラデシュのティーチング・アシステントもしていました。次にページに行きましょう。私の技術、スキルとスキルのレベルです。 লিডিং প্রো লেভেল স্কিল ওয়া জাভা স্প্রিং বুট অ্যাঙ্গুলার থার্টিন টাইপ স্ক্রিপ্ট এস সিএসএস বুট স্টাফ ওরাকেল ডেস প্রফেশনাল লেভেল নো স্কিল ওয়া পাইথন সি প্লাস প্লাস জাভা স্ক্রিপ্ট পিএল এসকিউএল এস মাই এসকিউএল নাদোদেশ সুগিনো পেজ মাসো কোনো পেজ দেওয়া অতাশি নো মিৎসু নো প্রজেক্ট নো সোসাই নিসুইতে সেসুমেই সিমাস্তা এরা ব্লগ অ্যাপ ওয়া অতাশি নো প্রফেশনাল নো প্রজেক্ট ন ইচ্ছু দেশ টেকনোলজি ওয়া প্রিমবুট জাভা অ্যাঙ্গুলার থার্টিন টাইপ স্ক্রিপ্ট নাদো দেশ অতাশি ওয়া কোনো প্রজেক্ট ন লিড ও ডেভেলপার দেশ সুগিনো প্রজেক্ট ওয়া ব্যাঙ্ক এশিয়া ক্রেডিট কার্ড ফান্ড ট্রান্সফার দেশ টেকনোলজি ওয়া জ্যাঙ্গো পাইথন এইচ টি এম এল সি এস এস এসকিউএল নাদো দেশ করে ওয়া জেন কো কো লেভেল ন 프로젝트는 어 이투수 데스 산벤메노 프로젝트 오아 블록체인 애플리케이션 데스 ટેકનોલોજીવા રિએક્ટ જેએસ સોલિડિટી જાવા સ્ક્રિપ્ટ નાતો દેશ કોઝિનની પેકીના પ્રોજેક્ટો દેશ સુગીનો પેજની કિમાશો સાયકનનો પ્રોજેક્ટનો ગીઓ દેશ પ્રોજેક્ટો નો નામાયવા માઇક્રો સર્વિસ ગિંગ કોરવાકર સર્વિસ સોફ્ટવેર દેશ કોરેવા કો બેન્કિંગ સોફ્ટવેર દેશ પોતાશીનો પ્રોફેશનલ પ્રોજેક્ટો દેશે બેકએન્ડ સેક્શનનો ટેકનોલોજી વા જાવા ઓરાકેલ હાઇબરનેટના દો દેશ ફ્રન્ટેન્ડ સેક્શનનો ટેકનોલોજી વા એંગ્યુલર થર્ટીન ટાઇપસ્ક્રિપ્ટ એપીઆઈ એચટીએમએલ સીએસએસ નાદો દેશ ધોકુઝીનો કિનોવા માઇક્રો સર્વિસ આર્કિટેક્ચર હાઇબરનેટ ફંક્શનાલિટી રિસ્પોન્સિવ યુઆઈ হ্যান্ডেল ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লিকেশন সাইকোনো সিকিউরিটি দেশ কোনো প্রজেক্ট নিওয়া টুরিন নো মেম্বা গাই মাস্তা করে ওয়া প্রজেক্ট আর্কিটেকচার নো শাসিন দেশ সুগিনি পেস নিকি মাসো অতাশি নো আপিল পার্ট ওয়া ব্যাক এন্ড সেকশন তো ফ্রন্ট ইন সেকশন নো রিও হো দেশ অতাশি নো কেন ওয়া অ্যাডমিন সাইন আপ লগ ইন ডোয়ার অ্যালোকেশন টু কাস্টমার হ্যান্ডেলিং কাস্টমার রেকর্ডস সিকিউরিটি সাইন আপ নোমিনি অ্যাড সিস্টেম নাদোনো কাইহাতসু দেশ その時 Angular 13が新しくリリースされたなど、いくつかの困難と多くのバグに直面しました。これらのバグと修正するには、などもディバッグする必要があり、Angular 13とともに全てのドキュメントを読む必要があります。また、これらの問題と克服するために、様々なリサーチについて、いくつかの著書を行いました。 これらはプロジェクトのデモページの写真です。次にページに行きましょう。私のキャリアプランは今後5年間でリードソフトウェアアーキテクになることです。あと、ハッカーランクのゴールレベルのプロブレムソルビング、SQL、ブロンズレベルの Python です。様々なプラットフォームで250以上 accepted submission です。 বিডি স্কুল নো সার্টিফাইড প্রবলেম সলভার this. ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার তো মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট নো প্রফেশনাল ট্রেনিং ও ওময়ে মাস্তা কোরেরা ওয়া অতাশিনো লাইসেন্স কোর্স সার্টিফিকেশন দেশ কোরেরা ওয়া সামাজামানা ইভেন্ট নো অতাশিন সানকা নো ইচিবু দেশ মাতা উকুনো সুশিকি নো রোল পেলে নো মতে ইমাস ডিউক অফ ইডেনবার্গ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড তো জিজিএইচএস ম্যাথ অলিম্পিয়াড অ্যাওয়ার্ড তো ন্যাশনাল রিভলিউশন মেরিটোরিয়াস অ্যাওয়ার্ড ও জুশো শিমাস্তা ইজো দেশ কোস হেচো তোমার ইগাতো গোজাইমাস্তা